মনে রে নাম আয় না যদি হয় প্রেমে কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না মনে রে কি নাম আয় না যদি হয় প্রেমে and ভালোবাসা হয় যদি পাঠশালা প্রেমের কাটার কাটার সে দিও না নাম দেব ভাই প্রেমের কি কাহা ভালোবেসে কেউ যদি দূরে সরে যায় শিমুল হাসান বলে সেই বড় ভালোবেসে কেউ যদি দূরে সরে 哈。